أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وإذا قال الله تعالى في القرآن المجيد ألا إن أولي الله لا خوف عليهم ولا هم يحزنون সদকাল্লাহ মৌলানা ও সদকা রসুল নবীল করি আল্লাহ পাক সোহানতাল্লার দরবারে লাখো কোটি শুকরে আদা করতেছি যে আমরা পেয়ারা নবী আকাম আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাই ওসাল্লামের উম্মত বনেছি আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করতে রসুল পাক সাল্লাহ আলাই আসাল্লামের দুরশরীফ সালাত সালাম আরজ করছি এবং অলিয়াল্লাদের স্মরণ করছি বিশেষ করে শাহিনশাহ বগদাদ গৌসে আজম দোস্তেগির রদি আল্লাহ তালহু উনি আমার নবীর বংশধর আমার নবীর আওলাদ যাকে সবাই মহিউদ্দিন বলে দিনকে জিন্দা করনেওয়ালা দিনকে যিনি জিন্দা করেছেন ওনার নাম হলো আব্দুল কাদের এই মহিউদ্দিন এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে দিয়েছেন সুবাহান আল্লাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালু রমজান মাসের প্রথম তারিখ শাহবানের উনত্রিশ তারিখ শেষ হওয়ার পরে রমজানের প্রথম তারিখ উনি দুনিয়াতে এসেছেন এবং উনার হফাত শরীফ হল রবি ইসানির এগারো তারিখ সুবহান আল্লাহ আমাদেরকে আল্লাহ পাক রবি আলের বারো তারিখে দিয়েছেন বারবি শরীফ এবং গৌসে পাকের অফাত শরীফের বি শরীফে দিয়েছেন আমরা সুন্নিরা অনেক ভাগ্যবান তাই গৌসে পাক রদি আল্লাহ তালানহু উনি এমন একজন বলি যার কোনো তুলনা নাই এটা কেহ তুলনা দিতে পারবে না দুনিয়া সৃষ্টি হইতে দুনিয়া শেষ পর্যন্ত কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহ অনেক অলিক পাঠাবেন অনেক গজ কুতুব আবদাল কলন্দর বুজুর্গ মোত্তেকি পরহেজগার অনেককে পাঠাবেন কিন্তু গৌসে পাকের এই রোদবার আর কেহ অলি এই তপকার কেউ হতে পারবে না ওনাকে আল্লাহ পাক এমন দান করেছেন এটা আর কাউকে এই মর্তবা দান করেনি কারণ আমার গৌসে পাক রদি আল্লাহ তালানহু উনি বলেছেন যে আমাকে তোমরা সাধারণ মানুষ মনে করো না আমাকে তোমরা সাধারণ মানুষ মনে করো না আমরা আমি তোমাদের এই মনে করো তোমাদের যদিও তোমাদের সাথে থাকি তোমরা আমাকে মানুষ মনে করছো তোমাদের মতন শরীর তোমাদের মতন মাংস তোমাদের মতন মানুষ গড়া তোমরা যে যেভাবে আছো এইভাবে আমাকে তোমরা মনে করো না লা তাজুন না ইন্না হিল জাসদ জসদ আব্দুল কাদের বল হাজা জসদিন নবী সাল্লাহ আলি ওসাল্লাম আমার এই শরীরকে আব্দুল কাদেরের শরীর মনে করো না আমার এই জিসিমকে আব্দুল কাদেরের শরীর মনে করো না বরং এটা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের শরীর সুবাহান আল্লাহ এই শরীর এই শরীর মুবারক এই এই শরীর নবী করিম সাল্লাহ ইসলামের শরীর থেকে সৃষ্টি হয়েছে গোসেফাক রদি আল্লাহ তালন বলেন আমাকে অন্য অলির তুলনা করো না আমার কোনো তুলনা নাই জামালে মুস্তফা জামালে মুস্তফা কিতাবের মধ্যে লিখতেছেন যে গোসেফাক রদি আল্লাহ তালু ফরমাইতেছেন দে কুল্লু কুতুবিন ইয়তুফু বিল বাইতে সবান কুল্লু কুতুবিন ইয়তুফু বিল বাইতে সবান তাই বাইতু তাইফুন বেখিয়ামি সুবাহান আল্লাহ প্রত্যেক কুতুব প্রত্যেক অলি প্রত্যেক কলন্দর প্রত্যেক বুজুর্গ আল্লাহর গড়কে সাতবার তওয়াব করে কয়বার তওয়াব করে নবীরা তওয়াব করছে না আদম আল ইসলাম তবাব করছে না এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বর তবাব করছে না সবাই করে তো হাজিরা তবাব করে না আল্লাহর ঘর কিন্তু গৌসে পাক ফরমাইতে আছেন দে প্রত্যেকে তবাব করবে অলি বুজুর্গ কুতুবরা তবাব করবে কয়বার সাতবার কিন্তু ওই আল্লাহর ঘরে আনাল বাই তু তাই ফোন বেখে আমি ওই ঘরে আমার তবাব করবে সোহান আল্লাহ আল্লাহর ঘরের তবাব সমস্ত মানুষেরা করবে কুতুবেরা করবে লীরা করবে সবাই করবে কিন্তু ওই করে আমার তোয়াপ করবে আমাকে আল্লাহ পাক এটা দান করেছে আমার আল্লাহ হজরত আহমদ রাজা বেরেলবি রদিয়াল্লাহ তালানহু উনি ফরমাইতে আছেন সারে আকতাব জাহা করতে হে কাবা কাবে কা তওয়াব কাবা করতে হে হে ধরওয়ালা তেরা সুহান আল্লাহ ওইটা গৌসে পাকে নিজে বলেছেন এটা আমার আল্লাহ হজরতে বলেছেন सारे अतब जहाँ करते हैं काबे का तवाफ কাবা করতে হে তওয়াফে দারওয়ালা তারা সমস্ত অলিরা কাবা শরীফের তওয়াফ করে আর কাবা শরীফ আমার নবীর তবাব করে সুবাহান আল্লাহ গসুফাকের তওয়াফ করে কাবা শরীফ কাবা শরীফের তওয়াফ সমস্ত অলি বুজুর্গরা করে আর কাবা শরীফে আমার শাহিনশাহ বগদাদ গৌসুফাক রদিয়াল্লাহ রদিয়াল্লাহ তালানহুর তওয়াফ করে কত বড় মর্যাদা এটা আমার গৌসুফাক যখন বলেছিল लवन कशफत औरत मुरीदी বিল মশরিকে ওয়ানাম বিল মগরেবে লাসাতার তোহা আমার কোনো মুরিদ যদি দুনিয়ার পূর্ব প্রান্তে থাকে আমার কোনো মুরিদ যদি দুনিয়ার মশরিকে মানি পূর্ব আমার কোনো মুরিক আমার কোনো আশিক আমার কোনো ভক্ত আমার কোনো অনুরক্ত আমার কোনো পাগল দেওয়ানা আমার কোনো তরিকের মানুষ কাদরিয়ে তরিকের মানুষ অথবা যে কোনো তরিকের হোক কাদরিয়া হোক সিস্তিয়া হোক নকশবন্দি ওয়াইশ হোক আরও তরিকে আছে আমার ভক্ত অনুরক্ত যে কোনো আশেক পাগল যে কোনো তরিকার হোক সবাত আওরাতু মুরিদি বিল মশরেকে সে দুনিয়ার পূর্ব প্রান্ত থাকলে যদি থাকে হ্যাঁ ওয়ানা বিল মকরবে আমি কিন্তু দুনিয়ার পশ্চিম প্রান্তে আছি আমার ভক্ত অনুরক্ত আশেক পূর্ব দুনিয়ার এমনি পূর্ব না দুনিয়ার পূর্ব শেষ প্রান্তে থাকে আর আমি যদি দুনিয়ার পশ্চিম প্রান্তে থাকি আমার মুড়িদ পূর্ব প্রান্তে আছে কাপড় খুলে গিয়েছে রাত্রেবেলা ঘুমন্ত অবস্থা এটা লজ্জার বিষয় মানুষের যখন কাপড় খুলে যায় হ্যাঁ সতরে তখন লজ্জার বিষয় না হ্যাঁ আমার মুড়িদ ঘুমাইয়েছে আরও অন্য মানুষেরও ঘুমাইছে ওর কাপড় সতরের কাপড় কি গেছে উঠে গেছে এটা সরমের ব্যাপার উনি তো ঘুমন্ত অবস্থা কিন্তু আমি বরদাস্ত করতে পারবো না আমি সহ্য করতে পারবো না আর আমি দুনিয়ার পশ্চিম প্রান্তে আছি হাজার হাজার কোটি কোটি মাইল দূরে আছি আমি ওইখান থেকে আমার গৌসিয়তের হাত বাড়াইয়া সাঁতার তো হা ওনার ছতরের কাপড় আমি ডাকি দিতে পারি আমাকে আল্লাহ পাক ওই মর্তবা দান করেছেন সুবাহান আল্লাহ সেই জন্য আমার গৌসেবাকে বলছে আমাকে অন্য মলি অলির মতন তুলনা করো না আমি অন্য অলির মতন নয় আমি আমি রসুল করিম সাল্লা সাউলাদ এবং রসুলের শরীর থেকে আমি সৃষ্টি হয়েছি সুবাহ আল্লাহ তাই এভাবে যখন উনি ডাক দিয়েছেন উনি যখন বলেছেন সংক্ষেপ ওনার তারিফ আমার খাজা বাবা করেছেন ওনার তারিফ সমস্ত অলি আল্লাহরা করেছেন উনি বলছেন না ওকুল্ল অলিন আলা খদমিন ইন্নি আল্লাহ কদমিন নবী বদরিল কমাল সুহান আল্লাহ এটা উনি বলেছেন যে সমস্ত অলিয়াল্লারা সমস্ত অলিয়াল্লাদের গরদানের উপরে কাঁধের উপরে আমার কি পা কদম আর আমার কাঁধের উপরে পেয়ারা নবী আকাউ মোহাম্মদ সাল্লাহ ইসলামের কদম নবীর কদম হলো গৌসে পাকের কাঁধের উপরে আর গৌসে পাকের কদম হলো সমস্ত উলিয়াল্লাদের সেইটা প্রমাণ আছে আমার গৌসে পাক যখন জন্ম হয়েছিল এটা গৌসে পাকের কাঁধের মধ্যে একটা পায়ের ছক ছিল তাই জিজ্ঞেস করা হলো এই ছকটা কার যখন এটা বলেছিল যে এটা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কদম কারণ গৌসুপাক রুহানিভাবে নবীর সাথে মেরাজে গিয়েছিল আল্লাহ পাক সুমানতাল্লাহ এই এই শান আমার গৌসে দিয়েছেন সমস্ত অলিদের কাঁধের উপরে কি আমার গৌসে কদম আর এই কথা এই আওয়াজ যখন শুনেছেন গরিব নওয়াজ বলছে কদমাকা আলা রাসি ও আলা আইনি ও আইনি কদমাকা আলা রাসি ও আইনি আমার গৌসে পাকের কদম আমার গর্দানের উপরে দিলে এটা সম্মান হবে না আমার মাথার উপরে আমার চোখের উপরে বড় গরিব সুবাহান আল্লাহ তাই আমার গরিব নওয়াজে উনি লিখেছেন ইয়া গৌসে মোয়াজম নূরে হুদা মুখতারে নবী মুখতারে হুদা یا گو سے معذم نور خدا مختار نبی مختار خدا سلطان دو عالم کتب اولا حیران ز جلالت ارد سما ہم سکل کے گو سے پاکر فیضات مہربانی دیات سبائی کے نصیب کرنے اللہ اللہ پاک ہمر গৌসেপাককে যাতে চিনতে পারি যারা চিনেছি আমরা তো আশেক বনেছি আর যারা এখনও চিনে নেয় গৌসেপাককে তার তাদেরকে চিনার তৌফিক দান করে দিও সমস্ত অলিয়াল্লাদেরকে চিনার তৌফিক দান করে দিও আমিন ওয়াকের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন